হাই এভরিওয়ান সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ দিয়ে আমরা জাতীয় পতাকা অথবা ইমোজি ক্রিয়েট করতে পারি কিছু টুলস ব্যবহার করে আমরা জাতীয় পতাকা এবং যে কোনো দেশের জাতীয় পতাকা আমরা ক্রিয়েট করতে পারি অথবা ইমোজি ক্রিয়েট করতে পারি তার জন্য আমাদের ফটোশপ সিসিটা ইউজ করতে হবে আমরা mm, পরে অ্যাডোব ফটোশপ সি সিক্স এটা ইউজ করব এটা আমি মূলত একটা টেমপ্লেট এনে রেখেছি এই টেমপ্লেটটা শুরুতেই আনবো আমরা উপরে ম্যানোভার থেকে ফাইল অপশন থেকে আমরা নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন ধরনের সাইজ নিতে পারি কাস্টম সাইজ আমাদের নিজের মতো করে নিতে পারি এখানে ওয়েবের জন্য আমরা বাহাত্তর রাখবো এখানে আমরা ফাইল নেম দিব শুরুতে আমরা ফাইল নেম দিব ন্যাশনাল ফ্লাগ অর ইমোজি আমরা খুব সহজেই এখানে কাস্টম সাইজ এখানে আমরা পিক্সেল ইউজ করব অথবা ইনসি ইউজ করব ইনসি ইউজ করবো এখানে আমরা ওয়েবের জন্য অবশ্যই বাহাত্তর স্ট্যান্ডার্ড রেজুলেশন আর কোনো প্রিন্টের জন্য আমরা তিনশো ইউজ করবো এখানে আট জিবি ওয়েবের জন্য আট জিবি অথবা আমরা যদি প্রিন্টের জন্য কোনো কাজ করি তাহলে সিএমওয়াইকে কালার ইউজ করবো এখানে আমরা যেহেতু ওয়েবের জন্য কাজ করবো সেহেতু আমরা আট জিবি ইউজ করবো বাকি সব ঠিক থাকবে আমরা ওকে ক্লিক করে ওকে চলে যাব এখন আমাদের এটা একটা নিউ টেমপ্লেট আমরা টেমপ্লেট থেকে বিভিন্ন ধরনের ন্যাশনাল ফ্ল্যাগ ক্রিয়েট করব আমরা শুরুতে টুলস নিয়ে কাজ করব আমরা কিছু টুলস দিয়ে ইউজ করব এখানে শুরুতে আমাদের যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এটা ইউজ করব রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আমরা ইউজ করব একটা শেপ নিয়ে আসব আমরা যদি এইভাবে একটা ইয়ে আনি তাহলে শেষটা সময় হয় না আমরা যদি শিফট প্লাস শিফট ধরে মাউস ধরে টানি তাহলে আমাদের চারোদিক থেকে একটা রেক্টেঙ্গুলার সাইজ ক্রিয়েট হবে আমরা এখানে যে আমরা শিফট ধরে এরকম একটা সাইজ নিয়ে আসবো অথবা আমরা যে কোনো সাইজ এটা রিমুভ করার জন্য আমরা alt control alt control Z চাপ দেবো আমাদের ওই শেপটা চলে যাবে এখন আমরা জাতীয় পতাকার জন্য একটা শেপ নেব একটা লেয়ার নেব এরকম একটা লেয়ার নিলাম এই লেয়ারটা আমাদের একটা নতুন লেয়ার নিতে হবে লেয়ার নেওয়ার জন্য আমরা উপরে ম্যানোবার থেকে একটা নিউ সিলেক্ট করতে পারি অথবা এই সাইটের ডান পাশের এই সাইটের ডিলিট অপশন মাউস ধরলেই কার্সার ধরলেই আমরা পাবো ক্রিয়েট এ নিউ লেয়ার এরকম অপশন আসবে আমরা এখান থেকেও নিতে পারি অথবা লেয়ার এখান থেকেও আমরা নিতে পারি আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম নিউ লেয়ার তৈরি হলো আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কখনোই কাজ করব আমরা প্রত্যেকটা যে কোনো লেয়ার নেওয়ার জন্য আমরা নতুন নতুন লেয়ার নেব এখন আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা সবুজ কালারটা সিলেক্ট করব কালার অপশন থেকে আমাদের এই যে এই জায়গায় যে কালার অপশনটা আছে আমরা এখান থেকে কালার সিলেক্ট করব এখানে আমরা ক্লিক করব এটা আমাদের ফরজন কালার উপরে যে কালারটা থাকবে এটা ফরজন কালার দেখেন মাউসের কারসার করলে আমরা সিলেক্ট ফরজন কালার এটা উপরে যেটা থাকবে আর নিচেরটা হলো সেট ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা যদি এই উপরে একটা অপশন আছে আমরা যদি এক্স দিই তাহলে এটা উপরে চলে যাবে আবার যদি এক্স দিই এটা উপরে চলে যাবে কালার ফরেজন এপিটোপিট করা যাবে আমরা উপর নিচে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা ন্যাশনাল ফ্ল্যাগের একটা লোকাল সিলেক্ট কালার সিলেক্ট করব এই কালারটা দেওয়ার জন্য আমরা কয়েকভাবে আমরা দিতে পারি আমরা যেহেতু এটা ফরজন কালার আমরা অল্ট প্লাস ব্যাক স্পেস দিয়েও আমরা এই কালারটা দিতে পারি অথবা অথবা আমরা এখান থেকে যে একটা অপশন আছে দেখাচ্ছি এখানে একটা টুল ইউজ করা আছে কুলন স্টাম্প টুল এখানে clone stamp tool sorry pen bucket tool use করে আমরা পেন ব্যাকেট টুল একটু দেখে নিই প্লেন ব্র্যাকেট আমরা অল্ট প্লাস ব্যাক স্পেস এখানে আমাদের কালারটা হয়ে গেছে এখন আমরা এই সিলেক্ট অপশনটা উঠিয়ে দেওয়ার জন্য আমরা ম্যানোভার থেকে সিলেক্ট ম্যানোভার থেকে সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দেব আমাদের এটা একটা কালার হয়ে গেছে আমরা এটা সহজে মুভ করতে পারবো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা হচ্ছে না টেন ব্র্যাকেটটা দেখি যাই হোক আমরা ম্যানুয়ালি কাজ করার জন্য এখন আমাদের মাঝখানে জাতীয় পতাকা বানানোর জন্য মাঝখানে যে একটা আরেকটা লেয়ার নেব রাউন্ড শেপ আমরা রেক্টেঙ্গুলার টুল থেকে রাইট মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে যে ইলেকট্রিক্যাল টুল এটা সিলেক্ট করব আমরা একটা গোলাকার শেপ নেওয়ার জন্য আমরা মাউস কিবোর্ডের শিফট ধরে আমরা এটা শিফট ধরে আমরা আমাদের একটা রাউন্ড শেপ হয়ে যাবে এটা নেওয়ার জন্য আমরা এটাও একটা নতুন লেয়ারে নিয়ে নেব আমাদের নতুন লেয়ার ক্রিয়েট আমরা এখন এটাকে লাল কালার রেড কালার ইউজ করব যেহেতু এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার আছে আমরা কিবোর্ডের কন্ট্রোল অল্ট ধরে ব্যাক স্পেস করব আমাদের কালারটা এখন আমরা এই সিলেক্ট অপশনটা উঠিয়ে দেওয়ার জন্য আমরা ম্যানোভার থেকে সিলেক্ট থেকে ডিসিলেক্ট দেব এখন এটা মুভ টুল দিয়ে আমরা মাঝে এনে দেব দেখেন একটা সুন্দর ন্যাশনাল পতাকা হয়ে গেছে বাংলাদেশের এটাকে আমরা এই দুইটা আমরা মার্স করে ফেলবো মার্স করলে আমাদের যে এটা লড়াচড়া করতেছে এটা করবে না ঠিক আছে যে কোনো সেটি আমরা মার্স করব অথবা গ্রুপ ক্লিয়ার করে ফেলবো এটা করার জন্য আমরা মার্চ করে ফেলবো মার্চ করার জন্য আমরা ডান সাইডে যে লেয়ারগুলো আছে এটা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যে এখানে যে মার্স লেয়ার আছে এখানে আমরা ক্লিক করবো এটা মার্স একটা লেয়ার হয়ে যাবে মার্স লেয়ার মানে একটা লেয়ার হয়ে যাবে আমরা সহজেই দুটাই একসাথে করে এটা এখন একটু ছোট করা দরকার আমরা ছোট করার জন্য কন্ট্রোল টি চাপ দেব দিলে আমরা শিফট ধরে সাইড থেকে আমরা ছোট করব আমরা যদি মাউস ধরে এইভাবে ছোট করি একদিক থেকে ছোট হবে সাইডটা ছোট হবে ঠিক আছে আমরা যদি শিফট ধরে করি তাহলে আমাদের শেপটা সুন্দর একটা রাউন্ড হবে এখন আমরা এটা উড়ন্ত অবস্থায় থাকবে উড়বে এরকম একটা শেপ নেওয়ার জন্য ওয়ার্ক করার জন্য আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব শুরুতে লেয়ারটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ওয়ার্ফ যে অপশনটা আছে এই ওয়ার্ফ অপশনে ক্লিক করব ওয়ার্ফ অপশনে ক্লিক করলে আমাদের এটা বিভিন্ন যে দিক থেকে টান দেব আমরা সেদিকেই করতে পারবো আমরা এটা ই করি আমরা যেরকম আমাদের মনে ইচ্ছা মতো একটা ই করতে পারবো আমরা যেরকম চাই আমরা আমাদের মন মতো করে আমরা করতে পারি ঠিক আছে আমাদের এরকম সব দিক থেকে আমরা করতে পারবো আমরা যেহেতু একটা রাউন্ড নিব এটা ই করার জন্য দূর করার জন্য এরকম করবো আবার আমরা কন্ট্রোল টি চাপ দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটা রিসাইজ করব উড়ন্ত অবস্থায় থাকবে আমরা এন্টার দিয়ে আমরা এটা উঠে ফেলব এখন এটা আমার ছোট করা দরকার আমরা কন্ট্রোল প্লাস টি চাপ দিয়ে আমরা শিফট ধরে সাইড থেকে এটা ছোটো করে দিব এখন এখানে একটা দিব এটা দেওয়ার জন্য আমরা রেক্টেঙ্কুলার টোল সিলেক্ট করব এখান থেকে আমাদের সুন্দর করে একটা শেপ নেব শেপ নেব এটা কালার করার জন্য আমরা আগের মতোই কালার করব এখানে কালার সিলেক্ট করব কালার সিলেক্ট করার পর যেহেতু আমরা এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে আমরা control plus backspace click করব এটা মূলত দেখেন আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে পড়ে গেছে দেখেন ব্যাকগ্রাউন্ডে পড়ে গেছে আমরা নতুন একটা লেয়ার নিয়ে এটা শুরু করব আমরা ব্যাক স্পেস ব্যাক করব এখান থেকে আমরা ব্যাক করব এখান থেকে আমরা নিউ লেয়ারে ক্লিক করব দেন আমরা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস করে আমরা একটা খুঁটি দিয়ে দিলাম দেখেন খুঁটি এটা এটাকে মাস্ক করে মাস্ক করে ফেলবো তাহলে পতাকাটা আমাদের একই সাথে লড়বে আমরা মাস্ক করে ফেলবো লেখেন পতাকাটা এখন আমরা যে কোনো সাহায্য আঁকা বাঁকা করার জন্য আমরা কন্ট্রোল প্লাস টি ধরব দেখেন মাউস ধরলে একটা এরকম শেপ আছে এটা ধরে যদি আমরা যেদিকে ঘোরাই ওইদিকে ঘোরাতে পারবো ঠিক আছে দেখেন এটা হলো আমাদের জাতীয় পতাকা আমরা খুব সহজে এটা করতে পারবো আমরা এটা একটু ছোট করে দেব এখন একটা ইমোজি বানাবো এটা এখানে রাখলাম এখন একটা ইমোজি ক্রিয়েট করব আমরা ইমোজি ক্রিয়েট করার জন্য শুরুতে আমরা একটা কালার টুল ইউজ করব রেক্টেঙ্গুলার টুল থেকে ইলেকট্রিক্যাল মার্কি টুল এটা ইউজ করব শিফট ধরে এটা একটা শিফট নিয়ে আসবো এটা একটা নতুন লেয়ার ইউজ করব এখান থেকে আমরা কালার সোর্স করে দেব যেহেতু আমার এটা ব্যাকগ্রাউন্ডে আছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব আমরা সিলেকশনটা উঠিয়ে দেব সিলেকশনটা উঠিয়ে দেব এখানে একটা আরেকটা শেপ নেব আরেকটা শেপ নেব এটাও একটা শো যে কোনো লেয়ার নতুন নতুন লেয়ার নিলে নতুন নতুন শেপ নিলে আমরা নতুন নতুন লেয়ার ইউজ করব আমরা লেয়ার নিলাম এখানে একটা কালার দিব ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা জানি control plus backspace use করব আমরা সিলেকশনটা উঠিয়ে দেওয়ার জন্য আমরা সিলেক্ট করব এটা কপি করার জন্য আমরা মানে কন্ট্রোল প্লাস যে চাপ দিয়ে আমরা কপি করতে পারবো অথবা আমরা এখান থেকে এডিট অপশন মেনুবার থেকে এডিট অপশন থেকে আমরা অথবা লেয়ার থেকে আমরা ডুপ্লিকেট সিলেক্ট করতে পারবো দেখেন লেয়ার মেনুবার থেকে লেয়ার অপশন এখান থেকে ডুপ্লিকেট ডুপ্লিকেট থেকে ওকে পাঁচ নাম্বার লেয়ার ক্রম এখন এখানে টান দিলে আমাদের লেয়ার হয়ে যাবে এখন একটা এটা মুখের চোখের শেপ এখন একটা মুখের শেপ ক্রিয়েট করার জন্য আমরা আরেকটা রেক্টেঙ্গুলার টুল থেকে ইলেকট্রিক্যাল মার্কিয়ে টুল সিলেক্ট করব এখান থেকে আমরা ধরে সুন্দর করে একটা ই করব শেপ নেব এটাও একটা নতুন লেয়ার ইউজ করব আমরা এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস আমরা সিলেকশনটা উঠিয়ে দেবো মুগ দিয়ে এটা দিয়ে সরিয়ে এটা আমার মুখটা একটু ছোট করার জন্য কন্ট্রোল প্লাস টি চাপ দিব কন্ট্রোল প্লাস টি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ওয়ার্ফ করে দেবো সাইডটাকে আমরা এই শেপটাকে একটু ছোট করে দেব আছে আমরা মুখের সাইডটা একটু ছোট করে দেব মুখের সাইডটাকে একটু ছোট করে দেব কন্ট্রোল কাস্ট এটাকে একটু ছোট করে দেবো এটা একটু সুন্দর একটা এটা সেভ করার জন্য আমরা শুরুতে ফাইল থেকে ম্যানুয়াল থেকে ফাইল থেকে আমরা শুরুতে একটা পিএইচডি ফাইল সেভ করে নেব আমরা সেভ করে নেব পিএইচডি ফাইল পিএইচডি আছে আমরা পিএইচডি সেভ করে নেব আমরা যেখানে সেভ করতে পারি আমরা সেভ করব আমরা সেভ করে নিলাম এখন আমাদের একটা ওয়েবের জন্য চেক করার জন্য আমরা সেভ আসে ক্লিক করবো সেভ থেকে আমরা জেপিজি অথবা পিএইচডি যে কোনো ধরনের আমরা ফাইল সিলেক্ট করতে পারি এখান থেকে আমরা অপশন সিলেক্ট করব জেপিজি যে জেপিজি তিনটা ইয়ে আছে আমরা শুরু যে জেপিইজি জেপিজি ব্যাকেটের মধ্যে এটা সিলেক্ট করে আমরা করতে পারি আমরা হাই এখান থেকে আমরা হাই মিডিয়াম ম্যাক্সিমাম আমরা ম্যাক্সিমাম ইউজ করব আমরা ওকে ক্লিক করব আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য কমেন্ট বক্সে আমাকে জানাবেন থ্যাংক ইউ